আরেকটা কথা বলি বাংলাদেশে এমন জুকার নাই যে ওয়াদা দিয়ে খেলা করে আজকে আপনাদের সাথে ওয়াদা দিয়ে খেলা করবো আরেকটা কথা বলে শুরু করি আমরা তো আল্লাহর তরফ থেকে জুকার তার ভিতরে জুকারি করলে খেলা দেখা সব বলে যাবেন বলা যায় না বাবা পকেট সাবধান পকেট সাবধান পকেট সাবধান ঠান্ডা লাগবে সব কাম করা লাগে কোনো কাম করে না এই আওয়াজ আমার যখন যায় না তার আগে কাজ করে বাবার এটা কিসের কলসি মাটির কলসি কলসির তলাটা দেখেন তো কোনো গর্ত আছে কোনো গর্ত আছে পাঁচ বছরের সাধনা এই মাথায় কলসি নিয়ে আমি আপনাদের সাথে ওয়াদা দিব ওয়াদা যেটা জীবনে দেখেন না আমি দেখাবো বৃক্ষে বলে বলেছি আপনি বলবেন আমি বলবো না বাজার নেই কচিটাকে একটু বলে এনে দিবে আমি এ দাঁড়া দাঁড়া দাঁড়া আমি তোরে বারবার বলছি ওর কাছে যাস না তারপরে তুই আসলে তুই বেয়াদ <laughs> টাকা দেন আমরা টাকা দেব না ভিটামিন দিলেন না তো আরে আমরা আজকে সরকার বন্ধ দেখে আসছি আপনারা আপনারা গেলে ভালো হবে দেখতে আরে আপনাদের আনন্দের দরকার না বা এ কথা বলে না কেন মাঝে মাঝে খেলা দেখাবো আর মাঝে মাঝে আনন্দ হ্যাঁ। আর বাবা Thank you. শুরু করলাম মিতা চলে আসো তোমরা রেডি হও আমরা শুরু করি আল্লাহ হ্যাঁ বলছে আল্লাহ বাসাতে মারাই মারাই ধরেছি আল্লাহ গো আল্লাহ আল্লাহ ও কামি কামি আরে আমরা চুকার আমার এই সার্কাস বন্ধ দেখে ফুটপাতে না আমি বেশি দেশি কলা এইবার দেখো কুকু খেলা হ্যাঁ কাছি তো কাছি দামছে তুমছে কোন বেলা দামছে সরার ডিম নয়না কর্মছে শিখ তারি তুলে অনুরোধ করি ছোয়াটা তালে মারেন সবাইটা তালে মারেন সবাই আচ্ছা এই জিনিসটার নাম কি আমার এই জিনিসটার নাম কি কথা বলেন না কেন এটা একটা প্লাস্টিকের ভাই ওর ভিতরে কিছু আছে নাই আই দিন কি সানকি মালিক দে সিনকি মালিক ডানকি মালিক এরা তালি মারে সবাই তালি আরে আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ আচ্ছা এই জিনিসটার নাম কি কাপড় রুমাল রুমাল দে ডেকে দিলাম হ্যাঁ আ দেখাও আমি ওকে আমি দেখাই আমি মুরব্বী আমি Thank you. কথা বলবেন না জাদু সবাই কথা না কেউ কথা বলবেন না খালি চিল্লা চিল্লি করবেন এই ভালো রে আচ্ছা, আচ্ছা এই জিনিসটার নাম কি বাবা বালু অরিজিনাল বালু না বা কথা বলো না কেন ভালো শুকনো না ভিজা শুকনা শুকনা ভালো ভালো যদি পানিতে ছেড়ে দেওয়া যায় পানি ভিজবে না শুকনো থাকবে হ্যাঁ ভিজবে বিসমিল্লাহির রহমানির রহিম আবার স্যার আছে চ্যানেল নাম কি হালিমা কি আস্তম মসজিদে কামান দে হাওয়া না দারি মে গরা তুমরিয়া গরা তুমরিয়া নাম রহিম দেখো দেখো রহিম কালিমারান সমান তাকে হ্যাঁ তারি দেখো পানিটা ভিজো আমরা দুই বাপুতে মিললা তিন বাপুতে মিলে দুটা গান গাই হ্যাঁ। আপনারা গান শুনবেন না হ্যাঁ। আপনারা কি গান শুনবেন ডিজিটাল না ডায়াবেটিস দুইটাই দুইটাই আরে দুইটাই ডিজিটাল নাকি ডায়াবেটিস দুইটাই হ্যাঁ, আমার দোস্ত দুরা গান শুনবে হ্যাঁ দুইটাই শুনবে হ্যাঁ দুইটাই হ্যাঁ দুইটাই হ্যাঁ দুইটা গানি ওনাকে ওনারা আপনারা চিনেন হ্যাঁ, আপনারা দেখেন নাই কারেন্টের তারা দেখেন নাই হ্যাঁ। শিল্পী বাংলাদেশ চিনে সারা বিশ্ব চিনে হ্যাঁ, সারা বিশ্ব চিনে সারা বাংলাদেশ চিনে বাংলাদেশ চিনবে না কেন বাংলাদেশে ভিক্ষা করে খায় <laughs> কুত্তা কিশোর আকাতে ছাগল বন্দি জলে বন্দি মা আকাতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি পুরাই বারো মাস কি গো আমার মন ভালো না ভালো না থাকলে দাও যাও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সেই ডিম ভাইজা খাওয়া যায় আরে তোমারও স্বামী নাই আমারও বউ নাই চলো দুজন ভিক্ষা কইরা খাও ভাই লোক ভাই bizi basar. Aynen bizi. Aynen bakın bizi. Aynen bakın. Aynen bakın. Kale ne işte? Relax, relax. Ha ha ha! Tickle, tickle, tickle. My dad! Direct হয়ে গেছে এটার ওষুধ আমার কাছেও আছে আথু বিসমিল্লাহ এবার দেখেন আবার এই জিনিসটার নাম কি ঘর হয়েছে ঘাস এটা হলো বা এই বাস বাবা সব জায়গায় কাজে লাগে না লাগে মানে কথা কম সব জায়গায় কাজে লাগে বাবা হ্যাঁ, এইবার দেখেন আমরা প্রতিবন্ধীরা আমরা প্রতিবন্ধীরা কি কাজে লাগাইছি সেটা দেখেন এই বাজার বহুদিনের সাধনায় এই বাসটা ওজন প্রায় দুই কেজি আড়াই কেজির মতো হবে দেখো দেবা সত্যি কথা বলবো দেবা মিথ্যা বলবো না ঠিক আছে আড়াই কেজির মতো আসো এইখানে দেখাও এখানে দেখাও আর কিছু কইছে কথা বললাম এই খেলা এই খেলা করতে গিয়ে নাক ভাঙ্গা বাবা সত্যি কথা Oh. কথা বলবেন না এবার দেখেন পাঁচ বছরের সাধনার বিনিময়ে শিখছি এই কনফিডেন্স এই কনফিডেন্স স্যার নাম হলো মাদ্রাজি কনফিডেন্স মাদ্রাজি গিয়ে শিখছি এই খেলাটা পাঁচ বছরের সাধনার বিনিময়ে শিখছি তিনশো থেকে তিন চারশো কলসি ভাঙছি এই বড়া কলসি কালী মাথায় নিয়ে যখন আমি ড্যান্স আরম্ভ করি গর্ত করছে আর কেউ বলে কয় না রে মাথায় সুমুক আছে বাবারে মাথা দেখা যাচ্ছে না হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে না আচ্ছা। বলে বাজান আপনাদের কাছে অনুরোধ বাবারে দশটা মিনিট পাঁচটা মিনিট কথা বলবেন না আব্বা এবার আমি আপনাদের ওয়াদা দেখানা করবো ওয়াদা দিয়া আগে কলসি মাথায় নেই তারপরে ওয়াদা দিব আর যারা কলসির তলাটা দেখেন নাই এইবার দেখাবো তার আগে একটা কাজ আপনাদের বিবেকের কাছে একটা বিচার দিব এই কলসি সমান জায়গা বসাইলে পয়সা থাকে না কাটিয়ে পড়ে যা মাটি তো সমান আপনার মাথা আমার মাথা সমান বাবা না কথা বলো না কেন সমান নয় সাধনা এই বাবা দেখেন যারা কলসির তলাটা দেখেন না এবার দেখেন বাবা কোনো গর্ত আছে বাজার কোনো গর্ত আছে এই সাইডে যাই দেখেন তো বাবা কোনো গর্ত আছে দশটা মিনিট কথা পাঁচটা মিনিট কথা বলবেন না এই কাম ধরা বিজে গেলাম বাজান এবার আমি আপনাদের তিনটা ওয়াদা দিব এক নম্বর ওয়াদা এই বড়া কলসি খালি মাথায় নিয়ে পাশা দিয়ে লাফিয়ে চলে যাব পানি ছিটতে পরে যাবে কলসি পরবে না দুই নম্বর ওয়াদা আমিও ড্যান্স করব এই কলসি আমার মাথায় ড্যান্স করবে তিন নম্বর ওয়াদা আমি ডাইরেক্ট ঘুরে দেখাবো এই তিনটা ওয়াদা মনে রাখবেন বাজান শুরু করলাম বিসমিল্লা কথা বলবো না ঠিক আছে ঠিক আছে এইভাবে এইভাবে এইভাবে এইভাবে আমাদের হ্যাঁ।, হ্যাঁ সবাই মিলে আমি যে পড়া কলসি খালি মাথায় নিয়ে ড্যান্স করলাম আমার শুয়ে হাত ছেড়ে দিছি কলসি কি হাদ্দা ধরছি বাবা হাদ্দা ধরছি কথা বলে এবার আপনার সাথে ওয়াদার ফলা এক নম্বর ওয়াদা কি দিছি যে বড়া কলসি খালি মাথায় নিয়া এই নাম সার দাও বড়া কলসি খালি মাথায় নিয়া পাশা দিয়ে লাফিয়ে চলে যাব পানি সিটটা পরে যাবে কি পড়বে না বাজার কথা বলেন কলসি পড়বে না কারণ এই দেখেন এটা কি সবচেয়ে মার গেছে এই জন্য মাথায় কলসি রাখে ব্যালেন্স ঠিক রাখিয়া পাশা দিয়ে লাফিয়ে যাওয়া দেখেন বাবা বেশি বুঝে আচ্ছা। দুই নম্বর কি আমিও ড্যান্স করবো কথা বলেন না কেন হ্যাঁ, কলসি ড্যান্স করবে আমার কলসির দিকে লক্ষ্য রাখবেন গুজে গুজে Yeah. টেজিক যাবেন না যাবেন না রিজিকের মালিক আল্লাহ তার আগে আমি একটু জিরাবো আর আপনাদের সাথে আমাদের হিস্ট্রিটা আমাদের কাহিনীটা আমাদের পরিচয়টা আপনাদের একটু শোনাতে চাই বাবা বলতে পারি বলবো দেখেন আল্লাহ তালা রহস্য কোথায় লুকিয়ে আছে আপনারাও মানুষ আমরাও মানুষ আমরা এক আল্লাহর মানে সৃষ্টি বাবা এ বাবা এক আল্লাহ না দেখেন আল্লাহ আপনাদের কেমনে সৃষ্টি করছে আর আমাদের কেমনে সৃষ্টি করছে আপনাদের ওইভাবে করছে আল্লাহ আপনারা সবই পারবেন সবই পারবেন আমরা পারবো না আমরা একটা রিক্সা চালাইতে পারবো না মারামারি করতে গেলে মার খাবো মার দিতে পারবো না চুরি করতে গেলে আগেই ধরা পড়ে যাবো দৌড়াইতে পারবো না চাকরি করতে গেলে চাকরি দিবে না পাঠু আনফিনি আগেই তাড়িয়ে দিবে তাই না বাবা আমাদের দিকে তো ধর্ম আমার দুই ছেলেই আসবে আমার একটা মেয়ে মেয়েরাও পাঠু আমার ছেলেও পাঠু দেখেন তো বর্তমান যুগে ভালো মেয়ের বিয়ে হতে চায় না আর আমার ওই পাঠু মেয়েটা আল্লাহ সারা বয়েছে বাবা আল্লাহ সারা মোর বয়েছে বাবা উপায় আমাদের পেটে খাবারের জন্য ওই যে খেলা দেখাচ্ছি এই সমস্ত খেলা দেখলে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা টিকিট লাগে ওটা বাদ আপনাদের কাছে প্রতিবন্ধী হিসাবে আপনাদের কাছে ভাউলপুর হিসাবে যার কাছে টাকা আছে আমাদের দাবি আছে আর যার কাছে টাকা নাই দাবি নাই আব্বারে এক কাপ চা একদম পাঁচ টাকা দুই কাপ চায়ের দাম দশ টাকা আসতে চাপা আমাদের যদি দশ টাকা টাকা দাম করে হলে একশো পাঁচশো হাজার টাকাও দেয় বাবার এটা হলো আমি হাত দিব না টাকা হাতে চলে আসবো টাকা হাতে চলে আসবে আমি যখন ওয়ান টু থ্রি বলবো সবাই তালি দিবে গামছাটা আউট হয়ে যাবে টাকা আমার হাতে চলে আসবে হ্যাঁ মন্ত্র দাও আগে মন্ত্র কি হবে এ আমি খাটো বাটু হ্যাঁ রে রে সবার মনে আসো তো মেজিকার বাপের নাম গামছা হাত দিব না টাকা হাতে চলে আসবে রে রে নাম্বার ওয়ান